এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তিরিশ দিনে কিভাবে পূরণ করবেন মনে করতেছেন আমার মাথা ভালো লেগেছে আসল না ভাইয়া আমার মাথা সব ঠিক আছে আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো তিরিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন আপনারা অনেকেই ভাবতেছেন এত মাস ধরে কাজ করতেছি ইউটিউবে এত ভিডিও দিচ্ছি আমাদের কিছু হচ্ছে না আর এই আসছে তিরিশ দিনে পূরণ করে দিতে তো আজকে আমি কি বলবো সেটা যদি ভালো করে বুঝেন আবার সেই অনুযায়ী কাজ করেন তাহলে আমি বলতে পারবো যে আপনারা তিরিশ দিনে পূরণ করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি হচ্ছে আকুল ভাই আর আপনারা দেখতেছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যারা এখন আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আমরা ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ের দিকে চলে যাওয়া যাক তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিও ইউটিউবে সারেন বা যে রিলেটেড ভিডিও আপনি ইউটিউবে বানাবেন জন্য আসছেন বা যে রিলেটেড ভিডিও আপনি ইউটিউবে বানাবেন এখন ওই রিলেটেড ভিডিওর জন্য আপনি প্রথমে ওই টাইটেল দিয়ে ইউটিউবে সার্চ বাটে সার্চ করে দেবেন তো সার্চ করে দিলে কি হবে আপনাদের ওখানে কতগুলো ভিডিও শো করবে আর ভিডিও যেগুলো আসবে এগুলো র্যাঙ্কিং থাকা ভিডিওগুলোই আসবে তো ওখান থেকে টপ টেন ভিডিও আপনি অ্যানালাইজ করবেন যেমন টপ ওয়ান ভিডিওটা পুরোটা দেখলেন টপ টু দেখলেন থ্রি দেখলেন ফোর দেখলেন যেগুলো প্রথমের দিকে আসছে ওই ধরনের ভিডিওগুলো দেখে নিলেন তো এতে করে কি হলো আপনি ভিডিও বানাবেন তো মানুষের ভিডিও দেখা লাগবে কেন হ্যাঁ এটাই হচ্ছে একটা টিপস আর এই টিপসটা অনেকেই ফলো করে না যার কারণে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না তো বন্ধুরা আপনারা যখন দেখবেন তাদের ভিডিওগুলো তখন মনে করেন যে একটা বিষয়ে যেমন আমি এখন টিপসের ভিডিও বানাচ্ছি চারটা টিপস দিব আপনাদের কাছে তো এরকম অনেক ভিডিও আসবে তো চারটা টিপস ওখানে অনেকজনে ভিডিও বানিয়ে রাখছে পাঁচজনে যদি বানিয়ে রাখে সেখান থেকে একজন প্রত্যেকটা ভিডিওতে একটা করে টিপস কিন্তু অবশ্যই সেরা থাকবে তো ওই সেরা টিপসগুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে আপনি একটা ভিডিও বানাবেন তাহলে কি হবে আপনার ভিডিওতে সবগুলোই সেরা টিপস থাকবে তাহলে আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকবে তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি কিভাবে এই প্রথম টিপসটা কাজ করতেছে এরপর বলবো দুই নাম্বার স্টেপ আর যেটা হচ্ছে শর্ট ভিডিও তৈরি করা আপনারা দেখবেন যেগুলো শর্ট ভিডিও যেমন হচ্ছে চার থেকে ছয় মিনিটের মধ্যে যে ভিডিওগুলো থাকে এগুলো কিন্তু শর্ট ভিডিও আর এগুলোর কিন্তু ভিউস বেশি আর এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে মনে করেন আপনারা যে টাইটেল দিয়ে সার্চ করলেন সেই টাইটেলে ইউটিউবে পাঁচ ছয়টা ভিডিও আসলো তো আপনি সেখান থেকে চারটা ভিডিও দেখলেন দেখার পর চারটা টিপস নিলেন প্রত্যেকটা ভিডিও থেকে একটা করে সেরা টিপস নিয়ে আপনি চারটা ভিডিও বানালেন তো ওরা কিন্তু একটা ভিডিও চারটা টিপসের জন্য আট মিনিট দশ মিনিট বানিয়ে ফেলছে আপনি কি করলেন সেই চারটি টিপসগুলো পাঁচ মিনিটের মধ্যে কভার করে ওই ভিডিওটা আপলোড করলেন আপনার ভিডিও তাদের চেয়ে আগে ভাইরাল হবে এটা শিওর কারণ আপনার ভিডিওটাও সেরা হয়েছে আপনার ভিডিওতে কোয়ালিটি আছে প্লাস আপনার যে টাইমটা এই টাইমটাও আপনি কম টাইমের মধ্যে মানুষদেরকে বোঝাতে পারছেন তো বন্ধুরা এইটা হচ্ছে দুই নাম্বার জিনিস যেটা হচ্ছে খুব দ্রুত আপনার ভিডিওকে ভাইরাল করবে আর এক্ষেত্রে আরও একটা কথা আছে যেটা হচ্ছে শর্ট ভিডিওগুলো মানুষ কিন্তু অর্ধেকেরও বেশি দেখে ফেলে তাই আপনি যদি একটা দশ মিনিটের ভিডিও বানান সেটা যদি দুই মিনিট মানুষ দেখে তাহলে কিন্তু ওইটা ভাইরাল হবে না কারণ ওইটার অ্যাভারেজ ডিউরেশন যেটা সেটা কিন্তু কম আর যদি আপনার একটা চার মিনিটের ভিডিও হয় মানুষ যদি ওইটাকে আড়াই মিনিট তিন মিনিট করে দেখে তাহলে আপনার ওই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে অ্যাভারেজ ভিউ ওয়াচ টাইমের কারণে তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি দুই নাম্বার যেটা টিপস রয়েছে সেটি কীভাবে কাজ করে এবার চলে যাব তিন নাম্বার টিপস অ্যান্ড স্কিন যোগ করা তো আমার এই ভিডিও লাস্টেই আপনারা দেখতে পাবেন যে বিশ সেকেন্ডের সময় ওখানে কতগুলো আমি ভিডিও দেখাই যে এদিকে দুটি ভিডিও আছে ওগুলো দেখে নেবেন এভাবে বলি তো ওখানে যে ভিডিওগুলো রয়েছে আর এখানে আমি দুটা চ্যানেলের কথা বলি এই চ্যানেল এবং ভিডিও এগুলা কিন্তু যখন আমার এই ভিডিওটা মনে করেন আজকে ভাইরাল হলো লাস্টে গিয়ে মানুষে কি দেখলো আমি তাদেরকে আরও দুটা ভিডিও দেখার জন্য বলছি তো তারা ওই ভিডিওগুলো দেখবে তো এইটা যদি ভাইরাল হয় ভিডিও তাহলে ওখান থেকে অ্যান্ড স্ক্রিন থেকেও মানুষ কিন্তু আমার ভিডিও অন্যগুলো দেখার চান্স থাকবে এবং সেগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে র্যাঙ্কিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যদি আমি অ্যান্ড স্ক্রিন না দিই সেক্ষেত্রে মানুষ এইটা ভিডিও দেখেই চলে যাবে তো জাস্ট এই একটা ভিডিওই ভাইরাল হবে তো বন্ধুরা এই হচ্ছে অ্যান্ড স্ক্রিনের ধামাকা আশা করি অ্যান্ড স্ক্রিন সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি চলে যাবো চার নাম্বার টিপস যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন তো আপনার ভিডিও বানানো শেষ আপনার সব কিছু কমপ্লিট করার পর এখন হচ্ছে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থাবনেল এই জিনিসগুলোতে আপনাকে ফোকাস করতে হবে এগুলো সবচেয়ে বেস্ট বানাইতে হবে যদি আপনি বানাইতে পারেন তাহলে আপনার সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন যেটা সংক্ষেপে এসিও e বলা হয় সেই জিনিসটা পারফেক্ট হবে আর এসিও e না থাকলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনার ভিডিও হচ্ছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে সেটা নিয়ে আপনি সেখানে টাইটেল দিয়েছেন অন্য ধরনের থাবনেল দিয়েছেন অন্য ধরনের তাহলে সার্চ করলে তো আপনার ভিডিওটা মানুষে পাবে না তাহলে ওইটা ভিউসও হবে না র্যাঙ্কিংও হবে না তো এটাই হচ্ছে এসিও তো এসিওটাও ঠিক করতে হবে আপনাকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি একটু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আর ডিসকর্ডে জয়েন হয়ে নিতে পারেন কারণ আমরা সরাসরি আপনাদের সাথে সেখানে কথা বলে আপনাদেরকে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সেগুলো আমরা বুঝিয়ে দিই আপনাদের সঙ্গে কথা বলে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন ডিসকর্ডের লিঙ্কস রয়েছে সেখানে জয়েন হতে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিও থেকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন এবং পাশে আসা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে আসা বেলাইকনটিও বাজিয়ে দেবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটিকে দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য